এই এলাকাতে আইসি নতুন বন্ধ কর কাপ ঝাপ বুঝে গেছি তোর দৌড় এখন সব খাপে খাপ পোলা পাইনের কাম নাই কাম নাই ট্যালেন্টের দাম নাই দাম নাই ধনির ঘরে সুখ নাই সুখ নাই গরিবের ঘর ভাত নাই ভাত নাই না ইয়ে বেকারের চাকরি নাই চাকরি নাই চাকরিজীবীর ঘুম নাই ঘুম নাই মায়া মুয়া চাপ নাই চাপ নাই সিঙ্গেল ভাইয়া চিন্তা নাই চিন্তা নাই yeah it's your boy Ki Ki Ki Ki Kibbs right here back in town with some new rap damn brother আমার আরও শুনতে ইচ্ছে করতেছিল বুঝছিস কিন্তু আমাকে একটু বের হতে হবে আজকের দিনে আবার এত তাড়াহুড়া কিসেরা হ্যাঁ? কোনো প্ল্যান আছে নাকি আরে না ক্লায়েন্টের সাথে একটা স্পেশাল মিটিং আছে I have to go client নাকি কলিগ <coughs> এরকম কিছুই না ইয়ে রাইট কি রে মোল্লা তুই আজকে তো বেশ সুন্দরে সাজে গুজে যেতেছস কই যাস আমি নামাজ পড়তে যেতেছি এরপর একটু মার্কেটে যাব ও মোল্লা মোল্লা মোল্লা come you can hide this sheet the fish is going on right now আবার কি আমি কি করছি করস নাই কিন্তু মনে হচ্ছে করবি এই এই এই guys guys guys look I'm single okay so তোদের চেহারা দেখে হ্যাঁ, আমি বলতে পারতেছি তোর আজকে স্পেশাল একটা করবি আব্বা আসছে আর এই সময় আব্বা আসসালামু আলাইকুম আব্বা ওয়ালাইকুম আসসালাম ড্যাডি <coughs> বড় ভাই আর মোল্লা কিন্তু প্রেম করে ভ্যালেন্টাইন্স ডেতে এরা আহ কেবরিয়া আমি জানি এই বয়সটা আমিও পার করে আসছি ছেলেরা মেয়েরা একে অপরকে পছন্দ করবে এটাই ন্যাচারাল ব্যাপার কিন্তু এটা নিয়ে খেলাধুলা করার কিছু নাই আশা করতেছি তোমাদের মনের ইচ্ছা সৎ এবং আল্লাহ তালা সবার মনের খবর জানেন হুম দ্যাটস ট্রু তবে মোল্লা একটা ঘটনা ঘটায় ফেলছে মোল্লা তুই কি করছস মোল্লা কি করছে সে আমাকে জানাইছে যে সে একটা মেয়েকে পছন্দ করে আমি এটা শুনে খুবই খুশি হয়েছি ও ভুলটা আমারই হয়েছে ভুল এ বিষয়টা আমার আরও আগে বোঝা উচিত ছিল তুমি চিন্তা করো না বাবা খুব শীঘ্রই তোমার বিয়ের ব্যবস্থা করতেছি আলহামদুলিল্লাহ আর হ্যাঁ তোমারও আমার বিয়ে আর হ্যাঁ কিবরিয়া তুমি রেডি হও তোমারও সময় আসতেছে ওকে আর এই যে ছেলেরা এবং মেয়েরা তোমরা এইসব ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইন ডে ভাত দিয়ে আরাম থেকে বের হয়ে আসো হালালভাবে বিয়ে করে ফেলো ইনশাআল্লাহ আল্লাহর রহমতও পাবা আবার জমায় প্রেমও করতে পারবা ঠিক আছে Cuter Ratchet on the outside. making noise, can't shoot the video, man. Come on. Hey, chilling Let me know, man. Make up the camera, who is it?